ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এতে করে আমার এই নতুন নতুন ভিডিওগুলা দেখার সুযোগ পাবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক Salamun alaikum.